বেশি শক্ত ডাটা আমি নেব না ফুলকপির ফুলের পিছন দিকে যে সাদা অংশ থাকে আমি সেগুলোই কেটে কেটে নিচ্ছি ফুলকপির নরম নরম ডাটাগুলোই আমি কেটে কেটে নিয়ে নিচ্ছি ফুলকপির ডাটা আমার কেটে নেওয়া হয়ে গেছে সাথে নিয়েছি দুটো আলু ফুলকপির ডাটা আলু সেদ্ধ করার জন্যে প্রেশার কুকারে কিছুটা জল নিয়ে নিয়েছি কুকারের মধ্যে ফুলকপির ডাটা আলু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য নুন কুকারের ঢাকা বন্ধ করে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব ডাঁটা আলু আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে জল ঝরানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আলু ডাটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই মাখার জন্যে অল্প নুন দিলাম একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল যেহেতু আমি বেশি ঝাল খাই না তাই জন্যে একটাই শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি খুব সামান্য কালো জিরে শুকনো লঙ্কা কালো জিরেটা অল্প তেলে নেড়ে আমি নামিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে ভাজা তেলটা আমি আলু ডাঁটার মধ্যে অল্প দিয়ে দিলাম বাকি তেলটা আমি কড়াতে রেখে দিলাম পরে কাজে লাগবে বলে ডাঁটা আলুটা আমি খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি যাদের হাত দিয়ে চটকে মাখতে অসুবিধে আছে তারা কিন্তু স্ম্যাশারও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় যে কোনো ভর্তার ক্ষেত্রে হাত দিয়ে এভাবে চটকে না মাখলে ঠিক টেস্টটা আসে না ডাটা আলু আমার মেখে নেওয়া হয়ে গেছে যে কড়ায় আমি শুকনো লঙ্কা কালো জিরে ভেজেছিলাম সেই কড়াটাই আবার বসিয়ে দিলাম এক্সট্রা আমি আর কোনো তেল দিচ্ছি না যেটুকু তেল লেগেছিল তাতেই আমি ডাটা আলু মাখাটা দিয়ে দিলাম খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে এতে করে ডাটার যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে আর খেতেও কিন্তু বেশ টেস্টি হবে তৈরি হয়ে গেল ফুলকপির ডাটার ভর্তা